নমস্কার রাষ্ট্রজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আগামী তেরোই এপ্রিল যে বৃহস্পতি বারো বছর পর মীন রাশিতে আসতে চলেছে এবং এই মীন রাশিতে গোচর করার ফলে যে সাত সাতটা রাশির বৃহস্পতির যে শুভ প্রভাব তারা অবশ্যই পাবে এবং এই সাতটা রাশির যে শুভত্ব সেটা দেবগুরু বৃহস্পতির কারণেই পাবে কারণ আমরা জানি জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি সব থেকে শুভ দেবতা এবং গ্রহদের মধ্যে আকারে এবং আয়তনে সব থেকে বড় তো বৃহস্পতির প্রভাব আমাদের মানব জীবনে সব থেকে বেশি পড়ে তো বৃহস্পতিকে আমরা দেবগুরু এই কারণেই বলি দেখুন জ্ঞান পাণ্ডিত্য ক্রিয়েটিভিটি সমস্ত কিছুর কারক হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি আমাদের বৃহস্পতির গোচরে আমাদের জীবনের মান অনেক উন্নত হয় অর্থ শান্তি গৃহ সুখ বিবাহ সমস্ত কিছুর কারক বৃহস্পতি তো সেই কারণে বৃহস্পতি আমাদের গোচরে যদি শুভভাবে অবস্থান করে কিংবা জন্মশকেও যদি শুভভাবে অবস্থান করে তো সেক্ষেত্রে আমাদের জীবনে অনেক কিছু শুভত্ব আনে সেটা শারীরিক বলুন আর্থিক মানসিক সুখ শান্তি সমস্ত কিছু এই বৃহস্পতি গ্রহের ওপরে নির্ভর করে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো এই সাতটি রাশির মধ্যে সর্বপ্রথমেই আসি ধনুরাশি ধনুরাশির চতুর্থ ঘরে অর্থাৎ সুখের ঘরে তেরোই এপ্রিল বৃহস্পতি যখন গোচর করবে তখন ধনু রাশির যে আর্থিক দিকটা এবং আর্থিক পারিবারিক সামাজিক এডুকেশন আপনার হেলথ ফাইন্যান্স সমস্ত কিছু কিন্তু ধনুরাশির একটা অনেক পরিবর্তন আসবে তার কারণ এই বৃহস্পতি ধনুরাশিতে এসেছিল ঠিক বারো বছর আগে তাই বারো বছর পর আবার কিন্তু বৃহস্পতি এই মীন রাশিতে আসবে এবং ধনুরাশির সুখের ঘর এখানে সুখ গৃহ গৃহ সুখ শান্তি এডুকেশন সমস্ত কিছুর জন্য কিন্তু ধনুরাশির একটা ভীষণ ভালো সময় কাটতে চলেছে আগামী এক বছর সেটা বৃহস্পতি গ্রহের কারণে এবার দু নম্বরে আসি দু নম্বরে আসি মিথুন রাশি দেখুন মিথুন রাশি দশম ঘরে কিন্তু বৃহস্পতি অবস্থান করবে এবং দশম ঘরে বৃহস্পতি অবস্থান করবে আমরা জানি যে বৃহস্পতি যে ঘরে বসে তার থেকে যে ঘরে দৃষ্টি দেয় তার গুরুত্ব অনেক বেশি কারণ বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় সেই জিনিসগুলোর প্রভাব অনেক বেশি বাড়িয়ে দেয় যেমন ধরুন বৃহস্পতি যদি আমাদের পঞ্চমে বা পেটের জায়গায় অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আমাদের পেট বা চর্বি বা ভুড়ি এটা বেড়ে যাবে এবার বৃহস্পতি যদি আমাদের ধনস্থানে বসে তাহলে অবশ্যই ধন ধনের বৃদ্ধি করাবে এবার বৃহস্পতি যদি আমাদের রোগের ক্ষেত্রে বসে রোগ বৃদ্ধি করাবে তো বৃহস্পতি শুভভাবে বসলে সে শুভত্ব বাড়িয়ে দেয় অশুভভাবে অশুভভাবে বসলে অশুভত্বও বাড়িয়ে দেয় এক কথায় বৃহস্পতি যেখানেই বসে তার বৃদ্ধি করায় সেটা শুভ হোক এবং অশুভ হোক তো মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি দশমে আসবে এবং বৃহস্পতির যে তিনটে দৃষ্টি আছে সেই তিনটি দৃষ্টির পঞ্চম দৃষ্টি কর্কট রাশিতে পড়ার জন্য তো ধনু মিথুন রাশির কী হবে যে আর্থিক দিকটা অনেক শুভত্ব আসবে আর্থিক পারিবারিক সামাজিক এই সমস্ত দিকগুলো খুব ভালো হবে এবং কর্মে দশমে কর্মে বৃহস্পতি খুব কর্মের দিক থেকে অনেক গুরুত্ব বাড়িয়ে দেয় তার কারণ হচ্ছে দেখুন বৃহস্পতি তো অলরেডি শুভ দেবতা হ্যাঁ এবং দশমে কর্মে যদি বৃহস্পতি আসে তাহলে আপনাদের কর্মের নতুন কর্মযোগ হ্যাঁ বা যারা এখনও জবলেস আছে বা চাকরির জন্য যারা চাকরি খুঁজছে তাদের জন্য তো একদম বেস্ট অর্থাৎ এই মিথুন রাশির শুধুমাত্র কর্মের দিকটা এবং ধন আর্থিক দিকটা বৃহস্পতি একাই শুভত্ব এনে দেবে এটা ঠিক বারো বছর আগে দিয়েছিল এই বারো বছর পর আবার মিথুন রাশিকে সেই একই শুভ ফল দিতে চলেছে এইবার তিন নম্বর রাশি কর্কট রাশি দেখুন কর্কট রাশির কিন্তু ডবল বেনিফিট পাবে তার কারণ কর্কট রাশির ভাগ্যে বৃহস্পতি বৃহস্পতি তো ভাগ্যেরই কারক সে ভাগ্যে নিজের সব ক্ষেত্রে বারো বছর পর ধনু রাশিতে মাফ করবেন মীন রাশিতে আসছে তো ভাগ্য থেকে বৃহস্পতি যে তিনটে দৃষ্টি সে প্রথম দৃষ্টি পঞ্চম দৃষ্টি কর্কট রাশিতেই অর্থাৎ লগ্নে পড়ছে এখানে ডবল বেনিফিট কর্কট রাশির জন্য বৃহস্পতির এই যোগটা তো আগামী তেরোই এপ্রিলের পর থেকে কর্কট রাশির যে বৃহস্পতির যে শুভত্বটা আসবে এটা অবশ্যই সব দিক থেকে ভালো হবে বিশেষ করে যে যখন আমরা লগ্নে দৃষ্টি বৃহস্পতি থাকে তখন আমরা জানি যে জন্মকুণ্ডলীর অনেক অশুভ দোষ খণ্ডন করে দেয় বৃহস্পতির এই লগ্নে দৃষ্টির জন্য তো কর্কট রাশির অবশ্যই ডবল বেনিফিট পাবে বৃহস্পতির এটার জন্য এবার আসি কন্যা রাশি কন্যা রাশি সপ্তম ঘরে বসতে চলেছে ঠিক বৃহস্পতি তাহলে কন্যা সপ্তম ঘরটা কি জানি আমরা যে আমাদের দাম্পত্য সুখ এবং বিবাহ তো যাদের এতদিন পর্যন্ত বিবাহ হচ্ছিল না তাদের কিন্তু এটা শ্রেষ্ঠ সময় এবং এই বৃহস্পতির গোচরে বিবাহ মানে জানবেন যে আপনি জীবন সাথী যে হতে চলেছে সে কিন্তু আপনার জীবনের শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ বিবাহ বলেই এটা আপনি মনে করবেন যে কন্যা রাশির জন্য বিবাহের যোগটা খুব ভালো এবং ব্যবসা বাণিজ্যের জন্য খুব ভালো বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু কন্যা রাশির এই বৃহস্পতির গোচর পর তেরো এপ্রিলের পর থেকে এটা কিন্তু খুব ভালো ফল দেবে কন্যা রাশির জন্য এবং কন্যা রাশির আরেকটা বেনিফিট আছে কন্যা রাশির এটাই বেনিফিট যে বৃহস্পতি নবম দৃষ্টি কিন্তু মাফ করবেন বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার লগ্নে পড়ছে তো এটা একটা ডবল বেনিফিট কন্যা রাশির জন্য এবার আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্যও কিন্তু বৃহস্পতি খুব ভালো ফল দিতে চলেছে কারণ বৃহস্পতি পঞ্চমে বসতে চলেছে এবং বৃহস্পতি যে তিনটে দৃষ্টি সেটা এই বৃশ্চিক লগ্নের মানুষরা সব থেকে ভালো ফল পাবে তার দেখুন বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার ভাগ্যে পড়ছে ভাগ্যের বৃদ্ধি করছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার একাদশ আয় ঘরে পড়ছে এখানে আয়ের বৃদ্ধি হচ্ছে এবং তো এই যে বেনিফিটগুলো বৃশ্চিক রাশির ক্ষেত্রে সব থেকে বেশি দেখুন বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি ভাগ্য ঘরে সপ্তম দৃষ্টি আয় ঘরে এবং নবম দৃষ্টি লগ্নে তো বৃহস্পতি নিজে পঞ্চমে বসে তার তিনটে দৃষ্টি সন্তান আয় এবং ভাগ্য এবং আপনার লগ্ন এতগুলো যোগ বৃশ্চিক রাশির জন্য কিন্তু শ্রেষ্ঠ কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ধনপতি এবং পঞ্চমপতি অত্যন্ত কারক গ্রহ তাহলে এই যে দীর্ঘ আগামী এক বছর আপনারা অবশ্যই সুফল পাবেন বৃহস্পতির সব দিক থেকে সন্তান আয় এডুকেশন ফাইন্যান্স হেলথ ক্যারিয়ার সব কিছু বৃহস্পতি কিন্তু আপনাদের ফেভারে থাকবে তবে হ্যাঁ অবশ্যই অষ্টক বর্গতে দেখবেন যে আপনাদের জন্মছকে বৃহস্পতি মীন রাশিতে কত পয়েন্ট পেয়েছে অষ্টক বর্গতে মোট রেখা সংখ্যা হচ্ছে বা বিন্দু সংখ্যা হচ্ছে আট চারের নিচে পেলে কিন্তু বৃহস্পতি তার শুভত্ব দিতে পারবে না তো চারের বেশি যত সংখ্যা চার এবং পাঁচ ছয় সাত আট যত ভালো হবে তত ভালো ফল আপনারা এই বৃহস্পতির গোচরে পাবেন এবার আসছি বিষ রাশি তো বিষ রাশির একাদশ ঘরে আপনার বৃহস্পতি আসবে আমরা কি জানি যে একাদশ ঘর এমন একটা ঘর এটা আমাদের ইচ্ছা পূর্তির ঘর আমাদের মনস্কামনার ঘর আমাদের যে ড্রিম ড্রিম হাউস একাদশ ঘরটা সেই একাদশ ঘরে সমস্ত পাপ গ্রহরা ভালো ফল দিতে পারে তাহলে বুঝুন যে বৃহস্পতির মতো এত শুভ গ্রহ সে কতটা শুভ ফল দিতে পারে এই একাদশ ঘরে তা তাহলে আমরা বৃষ রাশির জন্য বৃহস্পতির ওই একাদশতম ঘরে এসে যে অসাধারণ ফল দেবে সেটা অবশ্যই দেখে নেবেন যে আপনার এপ্রিল মাসের থেকে আগামী এক বছর তো বৃহস্পতির এই যোগটা বৃষ রাশির জন্য অত্যন্ত শ্রেষ্ঠ ফল যেটা আপনারা পাবেন এবং সর্বশেষ রাশি আসছি যে মীন রাশি মীন রাশিতে লগ্নেই বসছে বৃহস্পতি তো বৃহস্পতি নিজেই লগ্নে বসছে বৃহস্পতি নিজের তিনটে দৃষ্টি সন্তান ঘর বিবাহ ঘর এবং ভাগ্য ঘর তো সন্তান বিবাহ ভাগ্য এবং লগ্ন তা আত্মবিশ্বাস এবং আপনাদের পরাক্রম সঙ্গে আপনার ভাগ্য আপনার সাপোর্টে থাকবে তার কারণ আপনি যতটুকুই পরিশ্রম করুন তার পুরোপুরি ভাগ্য আপনাকে সাথ দেবে এটা নয় যে আপনাকে প্রচণ্ড পরিশ্রম করার পর ভাগ্য আপনার বিরূপ হবে না আপনি যতটুকুই পরিশ্রম করুন তার সেই পরিশ্রমের থেকে অনেক বেশি ভাগ্য আপনার সাপোর্ট সাপোর্টে থাকবে ভাগ্য আপনার ফেভারে থাকবে মীন রাশির জন্য তো আগামী দিনে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার